ভাই তোকে একটা কোশ্চেন করবো বলতে পারবি আবার কি হলো আগের দিনের মতো যদি উল্টো পাল্টাকে জিজ্ঞেস করিস না ঠেস করে এক চর মারবো হ্যাঁ না না না না আজকে ভালো কোশ্চেনই জিজ্ঞেস করবো আজকে আর ভুলভাল কিছু জিজ্ঞেস করছি না তাহলে বলে ফেল শুনি বলছি চাঁদে প্রথম পা রেখেছিল তো নীল আমস্ট্রং তাই তো কিন্তু দ্বিতীয় পাহাড়টা কে রেখেছিল কেন নীল স্ট্রং আবার কে রাখবে কেন নীল স্ট্রং কেন কেন মানে নীল আমস্ট্রং কি এক পায়ে গেছিল নাকি দু পায়ে গেছিল তো তাহলে সেকেন্ড পাটা তো নীল আমস্ট্রং রেখেছে আবার কে রাখবে কিরে ভাই কি হয়েছে কাঁদছিস কেন ভাই তুই কোনোদিনও জন্মদিনের দিন কেঁদেছিস হ্যাঁ অফকোর্স নাহলে সালা মরা বাচ্চা বলে ফেলে ভিতরে